এটা প্রাইস হচ্ছে আপনার হচ্ছে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে রিও গায়ের দাম আছে 690 টাকা আর আমাদের বিক্রি 10 এটা রেট হচ্ছে আপনার 200 টাকা আর হচ্ছে আপনার 1400 18 ওটা হলো 4 টাকা লারি এই 6 টাকা হচ্ছে আপনার 210 টাকা 210 ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড চলুন আবদুল্লাহ মামুন আমার নাম আমাদের ব্যবসায়ের নাম হচ্ছে শখ ম্যান সয়াদ দোকানের নাম আপনাদের লোকেশনটা এই যে বর্তমানে যেখানে আছেন সেটা লোকেশন এবং দোকানের নামটা বলেন আমাদের দোকানের নাম হচ্ছে ম্যান সয়াদ নগর প্লাজা ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার সাতত্রিশ গুলিস্তান এসে যদি বলে নগর প্লাজার ফার্স্ট সাতত্রিশ নাম্বার দোকান তারপরে শকম্যান সয়ার শকম্যান ঠিক আছে আপনাদের গত কয়টা শোরুম আছে আমাদের মোট চারটা শোরুম চারটা শোরুম এই মার্কেট কয়টা এই তিনটা তিনটা আরেকটা আরেকটা হচ্ছে আমাদের ক্যানিগঞ্জ ক্যানিগঞ্জ ওটা ইয়াটা দেখান ক্যানিগঞ্জ শকম্যান সয়ার মসিউর আলম সুপার মার্কেট দোকান নাম্বার সাতাইশ শহীদ দালাল হোসেন রোড পূর্ব আনন্দনগর গুদারাঘাট দক্ষিণ কাহিনীগঞ্জ ইয়া ওই দোকানের নাম কি ঠিক আছে আর ওইখানে নাম্বার কি এটার না ওইটা আলাদা একই একই তাহলে আপনাদের একটু দিয়ে দেন যাতে আপনার সাথে হচ্ছে one seven two six seven three zero one three six আবার বলতেছি one seven two six seven three zero one six তো এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা সরাসরি কিন্তু দেখে নিতে পারবেন অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ান সার্ভিসে তারা মাল দিয়ে থাকে কন্ডিশনের মাধ্যমে এবং আপনার সরাসরি এসে নিতে পারবেন তো এখন আমরা কোন প্রোডাক্ট কোনটা থেকে কোন ডিজাইন থেকে শুরু করবো কোনটা দেখাবেন প্রথমে আমার একটা প্রোডাক্ট হচ্ছে এটা সেটা হচ্ছে অ্যাসপেন্সি ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাসপেন্সি এটা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল আপনাদের এখানে কটা ব্র্যান্ডের ইয়ে আছে আমাদের মোট প্রায় হচ্ছে আপনার সত্তরটা ব্র্যান্ড সতেরোটার ব্যান্ড ঠিক আছে আমরা এখন দেখবো এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাসপেন্সি অলওয়াল প্রিন্ট ভিতরে প্রিন্ট তাই তো হ্যাঁ, জি জি জি স্টেপের মধ্যে প্রিন্ট তারপর হচ্ছে আমাদের আছে জি এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের বান্ডিলটা কত পিসের ও আচ্ছা আমাদের বান্ডিল হচ্ছে M L XL 3 piece size প্রতি কালারে 3 পিস করে থাকে প্রতি কালারে 3 পিস করে আপনার 12 পিসের বান্ডিল প্রতি কালার তিন পিস এগুলো হচ্ছে প্রতি কালার তিন পিস আর এটা হচ্ছে বারো পিসের চারটি কালার বারো পিস থাকবে আচ্ছা আচ্ছা বারো পিসের বান্ডিল মধ্যে চারটি কালার থাকবো সাইজ সাইজ তিনটা এম এল এক্সেল ঠিক আছে এটা প্রাইসটা এটা প্রাইস তো হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা ঠিক আছে আমরা পরবর্তী আরেকটা দেখবো তারপর হচ্ছে রিও জি এটা হচ্ছে আপনার কালার হবে চারটা সাইজ তিনটা করে এটা প্রিন্টটা কিসের এটা প্রিন্ট হচ্ছে গুচ্ছি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কি হাইডেন্সি প্রিন্ট হ্যাঁ হাইডেন্সি প্রিন্ট কি হাইডেন্সি বুকের যে প্রিন্টটা এটা কি হাইডেন্সি না রাবার প্রিন্ট রাবার প্রিন্ট না হাইডেন্সি হাইডেন্সি হাইডেন্সি তাহলে এটা প্রাইসটা কত রাখতেছে এটার প্রাইস হচ্ছে 165 165 এটা ব্র্যান্ডের নাম হচ্ছে রিও ঠিক আছে আমরা পরবর্তীটা দেখব পরবর্তীটা হচ্ছে বাচ্চাদের মধ্যে আছে আমাদের জেডএসবি জি হ্যাঁ এটা আপনার ইয়া আছে ওই যে এমব্রয়ডারি করা আছে জি জি এমব্রয়ডারি করা এগুলো বুকে যে লোগোগুলো এগুলো এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা ঠিক আছে এটা বলে দিতে হবে না দিলে তো আপনার ক্যামেরা ক্যামেরাম্যান যাতে এমব্রয়ডারি করা কিনা স্টিকার সেটা তো বুঝতে পারবে না সেই ক্ষেত্রে এটা বলা দেওয়া উচিত কলা এবং ম্যাচিং করা আছে ঠিক আপনার সাইজ সাইজ হচ্ছে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ দুই থেকে দশ পর্যন্ত দুই চার ছয় আট দশ ঠিক হ্যাঁ। এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা ঠিক আছে আমরা এরপর এর পরবর্তী এরপরে এটার আরেকটা গ্রুপ আছে এটা হচ্ছে দেড় বছর থেকে নয় বছর আরেকটা হচ্ছে নয় বছর থেকে চোদ্দ বছর ওটা হচ্ছে চোদ্দ ষোলো আঠারো ওইটা কত রাখতেছেন ওটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে তারপর হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড স্টাইপের মধ্যেই জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড জিরো পয়েন্ট এটাও হচ্ছে এখানে যে বুকের যে লোগোটা এটা কি এমব্রয়ডারি জি জি এমব্রয়ডারি স্টিকার এমব্রয়ডারি এমব্রয়ডারি ঠিক আছে আপনাদের হ্যান্ডটেক আছে হ্যান্ডটেকে গায়ের দেওয়া আছে 690 টাকা আর আমাদের বিক্রি প্রাইস হচ্ছে 300 টাকা 300 টাকা তো এটা আসলে কত 600 এটা গায়ের দেওয়া আছে 690 টাকা 690 টাকা এটা শোরুম রেট আর ওনাদের যে হোলসেল রেট সেটা হলো 300 টাকা 300 টাকা ঠিক আছে ঠিক আছে আমরা এটা দেখলাম আর পরবর্তীটা দেখব এটা হচ্ছে স্টাইল ওয়ান স্টাইলন জি এটা আরেকটা ব্র্যান্ড এটার এটার ভিতরে কালার কয়টা আছে এটার মধ্যে কালার ছয়টা ছয়টা সাইজ হচ্ছে চারটা চার ছয় আট দশ এটা হচ্ছে বাচ্চা তিন বছর থেকে আট বছর পর্যন্ত এরপর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে আপনার এক্সট্রা সাইজ সেটার হচ্ছে তিনটা সাইজ মানে চোদ্দো ষোলো আঠারো আর এটাও রেট হচ্ছে আপনার চার ছয় আট দশ এটার রেট হচ্ছে আপনার দুশো টাকা আর হচ্ছে আপনার চোদ্দো 16 আঠারো ওটা হলো চারটা কালারি এই ছটা কালারি ওটা রেট হচ্ছে আপনার দুশো দশ টাকা দুশো দশ ঠিক আছে ঠিক আছে আমরা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড চলন বিল চলন চলন বিল চলন বিল জি ঠিক আছে এখানে যে তিনটা কালার সেটা কিন্তু আপনাদের অলওভার না এটা কিন্তু ফেব্রিসে আসলে জোড়া তিনটা কালার জোড়া না মানে যে হলুদটা সেটা একটা কম্বাইন কম্বাইন করা করা ঠিক আছে এটা সাইজ হচ্ছে আপনার তিনটা কালার হচ্ছে চারটা জি এটা রেট হচ্ছে আপনার দুইশো টাকা করে ঠিক আছে আরেকটা দেবেন এক কালার আছে আমাদের এক কালার ওয়ান পয়েন্ট আছে ওইটা হচ্ছে আপনার কালার হবে বারোটা সাইজ হবে তিনটা আর এটার গায়ে রেট দেওয়া আছে আপনার শোরুম প্রাইস সাতশো পঞ্চাশ আর আপনার আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার একশো ষাট টাকা তো ঠিক আছে আমরা এখানে তাদের যে আরো প্রোডাক্ট আছে প্রচুর আছে কিন্তু এগুলো সবগুলা আমরা দেখাচ্ছি না কারণ দেখালে সেই ক্ষেত্রে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখাচ্ছি না আপনারা ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ সাইজ এবং ডিজাইন এবং কালার এবং ভ্যান এগুলো সম্পূর্ণ তাদের কাছে ইমুর মাধ্যমে কল দিয়ে জেনে নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা তো সরাসরি আসতে পারেন এটাতে ঠিক আছে আপনারা আবার লাস্টে অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের শপ নাম্বার হচ্ছে শখ হচ্ছে তিনটা একটা হচ্ছে আমাদের এই মার্কেটে তিনটা আর কি একটা হচ্ছে শকম্যান সয়ার ওয়ান আর একটা হচ্ছে শকম্যান সয়ার টু শকম্যান সয়ার ওয়ান হচ্ছে নগর প্লাজা তারপর সাতত্রিশ নাম্বার দোকান ফার্স্ট ফ্লোর আর হচ্ছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের হচ্ছে মসুর আলম সুপার মার্কেট দোকান নাম্বার সাতাইশ সৈয়দ আল হোসেন রোড গুদারাঘাট দক্ষিণ কেরানীগঞ্জ এটা আমাদের নাম্বার আর হচ্ছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে আপনার one seven two six seven three zero one three six এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমি নাম্বারটা আবার zero one seven two six seven three zero one three six এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার তো যদি এই ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের ইউটিউব বাবার আসার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটা আপনার দেখতেছেন সেই ভিডিওর নিচে ডাইন সাইডে যে লাল লেখায় সাবস্ক্রাইব সেটা আমাদেরকে টাচ করলে আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে তো আশা করি আপনাদের উপকার করার জন্যই কিন্তু আমরা মাঠে কাজ করছি এবং ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে হোলসেলের সন্ধান দিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে যেরকম আপনাদের উপকার হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরও কষ্টগুলা সার্থক হয় তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ